বাংলাদেশের দশজন বাছাই করা সেরা ফুটবলারের সাপ্তাহিক আয় কত এবং কে বেশি এগিয়ে আছেন চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার দশ রবার্ট লেভন ডেফুসকি বয়ান মিমার ক্লাবে খেলেন সাপ্তাহিক বেতন চার লাখ তিরাশি হাজার ডলার বাংলাদেশি টাকা প্রায় চার কোটি বারো লাখ নাম্বার নয় ডেভিড ডিহিয়া ম্যানচেস্টার ইউনাইটেড আছেন সাপ্তাহিক বেতন পাঁচ লাখ সতেরো হাজার ডলার বাংলাদেশি টাকা প্রায় চার কোটি একচল্লিশ লাখ টাকা নাম্বার আট কেভিন ডি বইনা ম্যানচেস্টার সিটিতে খেলেন সাপ্তাহিক বেতন পাঁচ লাখ একত্রিশ হাজার ডলার বাংলাদেশ টাকা চার কোটি তিপ্পান্ন লাখ তিয়াত্তর হাজার নাম্বার সাত ক্রিস্টিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে খেলেন সাপ্তাহিক বেতন পাঁচ লাখ একত্রিশ হাজার ডলার বাংলাদেশি টাকা চার কোটি তিপ্পান্ন লাখ বার্ষিক আয় সব মিলিয়ে সাতচল্লিশ কোটি ডলার নাম্বার ছয় লিয়ান এমবাপ্পে পিএইচডিতে খেলেন সাপ্তাহিক বেতন পাঁচ লাখ ছেষট্টি হাজার ডলার বাংলাদেশি টাকা চার কোটি বিরাশি লাখ নাম্বার পাঁচ গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদে খেলেন সাপ্তাহিক বেতন ছয় লাখ নব্বই হাজার ডলার বাংলাদেশি টাকা পাঁচ কোটি ছেষট্টি লাখ নাম্বার চার আকোয়ান গ্রিজম্যান বার্সেলোনায় খেলেন সাপ্তাহিক বেতন সাত লাখ তিরানব্বই হাজার ডলার বাংলাদেশি টাকা ছয় কোটি ছিয়াশি লাখ নাম্বার তিন লুইস সোয়ারেস আটলটিকা খেলেন সাপ্তাহিক বেতন আট লাখ তিরানব্বই হাজার ডলার বাংলাদেশি টাকা সাত কোটি তেরো লাখ নাম্বার দুই নেইমার পিএসজিতে খেলেন সাপ্তাহিক বেতন আট লাখ ছত্রিশ হাজার ডলার বাংলাদেশি টাকা প্রায় সাত কোটি তেরো লাখ নাম্বার এক নিউনেল মেসি পিএসজিতে খেলেন সাপ্তাহিক বেতন তেরো লাখ পঁচিশ হাজার ডলার বাংলাদেশি টাকা প্রায় এগারো কোটি উনত্রিশ লাখ বিশ্বের মধ্যে একমাত্র মেসি ডলার আয় করেন কারণ হবেন না কেন মেসি হচ্ছে সর্বকালের বিশ্বের সেরা খেলোয়াড় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব